শিৱনলকে ফাইতে লদি উতন মৰ দেই লদি উদিনে উদি সেবেদে সকে বানা তিন বছর জঙ্গে বলে মুই একা সিগুন নতুন দূরি এনে মর উইয়ে দে এই সিগুন নতুন দূরি উইয়ে লো এই সিগুন সেবেদে পইলে হব লুঙে মামা দাগের বেগ ডাঙর মুই লদি উদিনে হব নবে নিয়ে জেগা দিয়ে সেবেদে লদিগুন আদত হচ্ছুন আদত সাপ কিনে আদত উড়ে উড়ে তে আঘাত হচ্ছুন ইয়া আওদে আওদে ফুইলে ফুইলে হরিয়া নং হরিয়া নদে ওদে জেরে দি বিলে পুরো নদে গম নদে গম তে জীবনান বিলে হনর গম বাঁচে দে জানি হইনি মর ইউনি উরি আসর গো চং মই সকাই ফেরাই ষোলো বছর তন্দুরি নিয়ে জানি যেন হয় বুনো বুনো হাদা আরম্ভ করছি বুনো না মই বানাও না জানি ওরে বিজরে বিজরে দৌড়ে দৌড়ে যেন দৌড়ে বাংছেন জানো মানিয়ে বুন মানিয়ে বুনিয়ে জিনিস চেন মই দৌড়ে ফেলে জানো গে সিনি মরা হন জানা নসিগেন মই গাই গা জানোগে দৌড়ে মই উহ বারেং বইয়ং হালং বইয়ং থলই বইয়ং আই জানিয়ে হুরো বা হাচিয়েং নানা সৈদ্য মুসরাইও বানিয়ং মই উই বসন্তে সে মতরাবো ইয়ে হচ্ছে ওরে হেরিং দৌড় নিয়ে মুড়ি খেল এমনি সোলা সোলা সাথে সাথে ইয়ে করতে সে ইয়ে বানিয়ং মুই Ini tuh hujan nanti ya lah, bebek. Kan ini kan nggak tuh bunuh atau bau tiba mui. Duko, duko hodo kan ini dua kayak sangat tiga nih bunuh atau tuh. Bunuh deh duko lo deh. Esanya bor-bor tolu ini jenis ini. Ikan tuh laga tin tin tin tin dire dire guru bunuh aja sih nih. Ini homoslo nih bahasa hi sih nih. Esre esre esanya atau iya nutai. Ekor udah যায় হয়ে যায় 해야 돼. 제 보군 당어도 오니 오신도 뭐 보군에 인도 아들아버들 아들아버들 오는 당어는 목리건데. 보세요 보. 뭐 মিলে হো ইবে মিলে হো একো আলাদা একো মিলে হো ব্যাগ কোন তো দো জন বানা একো মিলে হলো আউঙ্গা মই কোন মি কোনো চলঙতে অলদে সেই জানিয়ে কাউকো নোহা দাগুৰি মিলি হৈ চেলে চেলে দি কেনা সামৰৈ পাৰে গাবোৰ চাবৰ ভৰে চিঙিৰি সনৰকম দাগুৰি উৰি আহিছে আনি সনৰকম সেইতেই আই কুই ওলুঙে ফেলাই ফেৰাই কোনো ইয়ে চলাৰ মোৰ পাঁচ চৈধ্য বতৰ চলাৰী কোনো মোৰ আৰু বিজিৰি বিজিৰি যাওঁ berango zendi bayan uzi e balo zendi biziri biziri e aye uri uri e koloriku ma iye edalo je দিয়ে একজন যদি মানুষ ধরে ফেলে মাছ হয়তো বুকিও আনি পারো বিরে বিরে তারপর বুকি পত্তা লই পরে ওরে আনাঙ্গো দি বাজবার বিরে বিরে গাছও আনাঙ্গো যাবো হানাত ঘুরে ঘুরে মুই পনেরো বছর হবো দিনং বাই বারো জনীয় তোর গাবুরও লোকে মই গড়দৰ লাগে তুলি জানো দু এই বাজগৰ হ'লেই মৰে মানে চিকাই দিয়া নকৰে আৰু মই চিকাই দিওঁ মানুহ